সবাইকে আর্নিংস মাস্টারের আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি অনেকদিন কেএসএক্স বা কামিং চ্যাটের কোনো আপডেট নিয়ে কোনো ভিডিও দেওয়া হচ্ছে না চিন্তা করলাম যে আজকে একটা ভিডিও তৈরি করেই ফেলি কিছু ছোটোখাটো আপডেট পেয়েছি যেটা আপনাদের সাথে শেয়ার করব আর সেই সাথে আজকে আমি দেখিয়ে দেব যে কিভাবে আপনারা যে এনএফটিগুলো পেয়েছেন এই এনএফটিগুলো বর্তমানের বেটা মার্কেট যেটা রয়েছে NFT market place Coming Chat যেটা নিয়ে এসেছে সেই মার্কেট প্লেসে কীভাবে সেল করতে পারবেন আর সেই সাথে সাথে শেষের দিকে কিছু ইম্পর্টেন্ট আপডেট দিব যেটা আমি পার্সোনালি কামিং চ্যাটের অফিসিয়াল সাপোর্ট থেকে জানার চেষ্টা করেছিলাম তারা আমাকে যে উত্তরগুলো দিয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবে এই প্রশ্নটা আমার মনে হয় যে আমার একার নয় যারা কামিং চ্যাট ইউজার রয়েছেন প্রত্যেকেরই মনে এই প্রশ্নগুলো রয়েছে তাই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি শেষের দিকে ভিডিও খুব বেশি বড় হবে না আমি শেষের দিকে সেই আপডেটগুলোর আপনাদের দেখাবো এবং কি উত্তর সাপোর্ট থেকে এসেছে সেটাও আপনাদেরকে জানাবো তো চলুন শুরু করা যাক এনএফটি সেল করার জন্য আপনাদেরকে প্রথমে যেতে হবে কম ফিউচার নামে একটা অপশন রয়েছে সেটাতে সেটাতে যেতে গেলে আপনাকে প্রথমে আপনার যে কামিং গেটের অ্যাপসটা রয়েছে সেটা ওপেন করতে হবে ওপেন করার পরে আপনারা দেখতে পাবেন নিচের দিকে মেটা নামক একটা অপশন আছে এই মেটা অপশনটাতে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিচ্ছি মেটা অপশনটাতে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন প্রথম সারির নিচে দ্বিতীয় সারিতে কনফিউচার নামে অপশন রয়েছে এই কনফিউচার অপশনটাতে ক্লিক করতে হবে আমি কনফিউচারে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে ওপেন ওপেনে ক্লিক করে একটু ওয়েট করতে হবে এখানে লোড হতে একটু সময় লাগে যদি খুব ভালো ইন্টারনেট স্পিড হয় তাহলে লোড হতে সময় কম লাগে এবং ইন্টারনেট স্পিড একটু খারাপ হলে লোড হতে আর বেশি সময় লাগে ওয়ালেট কানেক্ট হয়ে গেছে আপনি যদি অ্যাপসের মধ্যে থেকে এটাকে ওপেন করেন তাহলে অটোমেটিক্যালি ওয়ালেট কানেক্ট হয়ে যাবে আমারও ওয়ালেট কানেক্ট হয়ে গিয়েছে এখানে আমার এনএফটিগুলো এখন শো করবে একটু অপেক্ষা করতে হবে এনএফটিগুলো শো করতে একটু সময় নেবে এখানে দেখুন মার্কেট শো করছে মার্কেটে যে এনএফটিগুলো লিস্টেড আছে আমরা এগুলো দেখব না মার্কেট আমরা আমাদেরটা কিভাবে সেল অর্ডারে বসাবো সেটা দেখবো সেটার জন্যে আমাদেরকে চলে যেতে হবে আপনারা উপরে এখানে দেখতে পাচ্ছেন একটা আইকন রয়েছে এই যে এই আইকনটা এটা এটাতে ক্লিক করে দিতে হবে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে এবারে আমার এনএফটিগুলো এখানে দেখাচ্ছে দেখুন আমার প্রথমে একটা রয়েছে এটা দেখাচ্ছে পরে আর একটা বিটকয়েন হোল্ডার একটা আছে নিচে আরও বেশ কয়েকটা রয়েছে এর মধ্যে কয়েকটা আমার সেল অর্ডারে বসানো আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে টাইগার এনএফটিটা এই টাইগার এনএফটিটা আমার এখানে সেল অর্ডারে বসানো রয়েছে বিদায় আমার এখানে আছে ক্যান্সেল লিস্ট মানে আমি চাইলে সেল অর্ডার থেকে ক্যান্সেল করতে পারি আর যেগুলো বসানো নেই সেগুলো এখানে রয়েছে রিমিন্টস সেল দুটো অপশন আর যেগুলো সেল অর্ডারে বসানো রয়েছে সেগুলো শুধু একটা অপশন ক্যান্সেল লিস্ট এখান থেকে যেটা বসানো নেই সেই ধরনের একটা এনএফটিকে আমি সেল অর্ডারে বসিয়ে আপনাদেরকে দেখাবো তার জন্য আমি কোনটাকে বসাবো আমি এটাকে বসাই এখানে দেখুন আমার এই এনএফটিটাতে এই এনএফটিটাতে এখানে এটা আমার এখনও সেলের সুযোগ আছে আমি এটা সেল অর্ডারের আগে বসাইনি আমার এখানে এই যে সেল যে বাটনটা আছে এই সেল বাটনটাতে ক্লিক করব ক্লিক করার পরে এখানে এটা অন হয়ে যাবে অন হয়ে যাওয়ার পরে এখানে প্রথমে আপনার আপনাদেরকে প্রাইস দিতে হবে এই প্রাইসটা দিতে হবে আপনাদেরকে মিনি টোকেনে কত মিনিতে সেল করতে চান তো এখানে দেওয়ার আগে আপনাদেরকে মনে রাখতে হবে এখানে one point two five mini আপনার আপনি যখন সেলে বসাবেন one point two five mini আপনার চার্জ কাটবে অর্থাৎ প্রায় দুই মিনির মতো বা দেড় মিনির মতো আপনার ওয়ালেটে কমপক্ষে কিন্তু থাকতে হবে আপনি যখন এখানে সেল অর্ডার কনফার্ম করবেন তখন আপনার ওয়ালেট থেকে কিন্তু এই পরিমাণ মিনি টোকেন কেটে নিয়ে যাওয়া হবে আবার এখানে এখান থেকে যখন যদি আপনি মনে করেন যে আপনি এখন বিক্রি করবেন না ক্যান্সেল করবেন ক্যান্সেল করার সময় কিন্তু একই পরিমাণ মিনি তারা কেটে নিয়ে যাবে আর এইখানে আপনি এখন সেল অর্ডার বসাতে পারবেন শুধুমাত্র মিনি টোকেনের বিপরীতে অর্থাৎ আপনি এনএফটি সেল করতে পারবেন শুধুমাত্র মিনি টোকেনে আদার কোনো কারেন্সিতে আপনি এখনই সেল করতে পারবেন না কারণ এই মার্কেট প্লেসটা এখনও বেটা ভার্সন এটা ফুল ভার্সন এখনও রিলিজ হয়নি ফুল ভার্সন রিলিজ হলে এখান থেকে আমরা নানান কারেন্সিতে এনএফটি সেল করতে পারবো তো আমার মতে আমি এখন সেল অর্ডারে বসিয়ে রেখেছি তবে আমি যে প্রাইসে যে মিনিটে সেল অর্ডারে বসিয়ে রেখেছি সেটা এখনই সেল হওয়ার মতো প্রাইস নয় আমি চাইছি যেন আমার এনএফটিগুলো একটা ভালো প্রাইসে সেল হয় সেজন্য আমি মোটামুটি একটা ভালো অ্যামাউন্টের মিনি দিয়ে রেখেছি যেটা মিনিমাম দিয়েছি আমি সেটা পাঁচশো এখনই পাঁচশো মিনিতে আমি ভালো করেই জানি কোনো এনএফটি সেল হবে না তারপর আমি দিয়ে রেখেছি কারণ আমি আজকে বিক্রি করতে চাই না আপনারাও চাইলে এভাবে দিয়ে রাখতে পারেন আর না চাইলে পরেও দিতে পারেন কারণ মিনিতে এখন সেল করার কোনো মানে হয় হয় না মিনিতে সেল করার কেন মানে হয় না সেটা একটু পরে আপনারা বুঝতে পারবেন যখন আমরা কেস এক্স নিয়ে আলোচনা করব তো যাই হোক এখানে যদি আপনারা সেল অর্ডারে বসাতে চান আপনারা প্রথমে এখানে একটা মিনি টোকেনের প্রাইস দিবেন যে যে কয়টা মিনিতে আপনি হচ্ছে সেল করতে চান সেই কয়টা মিনি দিবেন তারপরে যদি আপনারা এখানে চান সেট মিনিমাম প্রাইস এখানে মিনিমাম কত প্রাইস হলে সেল করবেন সেটা সেটা যদি বসাতে চান তাহলে অপশনটাকে অন করে দিয়ে এখানে মিনিমাম কত হলে সেল করবেন সেই অপশনটা বসিয়ে দিবেন আমি এটা করি না কখনো তাই আমি এটা অফ রাখলাম যদি আপনারা এখানে বসিয়ে দেন তাহলে মিনিমাম যে এখানে যেটা দিলেন সেটা হয়ে যাবে ম্যাক্সিমাম আর নিচে এখন যেটা দেবেন সেটা হবে মিনিমাম অর্থাৎ এখানে প্রথমে যে প্রাইসটা দিয়েছিলেন এটা হচ্ছে ম্যাক্সিমাম প্রাইস ম্যাক্সিমাম এতটা সেল হবে আর এখানে যেটা দিবেন সেটা হচ্ছে মিনিমাম প্রাইস মিনিমাম এই প্রাইসে সেল হবে তো আমি মিনিমাম অপশনটা বন্ধ করেই রাখবো মিনিমাম আমি করব না দেওয়ার পরে এখানে এই সেল অপশনটা নীল হয়ে যাবে হ্যাঁ এই সেল অপশনটা নীল হয়ে গেলে এই ধরনের একটা ক্লিক করবেন যখন তখন এই ধরনের একটা অপশন আসবে অপশন আসার পরে আপনারা এখান থেকে জাস্ট এটাকে কনফার্ম করে দিবেন আমি এখন কনফার্ম করব না যেহেতু আমি এটা সেল করব না আপনারা এটাকে জাস্ট কনফার্ম করে দিবেন কনফার্ম করে দিলে কিছু সময় লোড নেবে একটা হাতুড়ির মতো আসবে তারপরে এটা সেল অর্ডারে বসে যাবে এবং সেল হলে যদি সেল হয়ে যায় আপনার কাঙ্ক্ষিত যে মিনি পয়েন্ট আপনি দিয়েছেন সেল অর্ডার যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আপনার ওয়ালেটে মিনি অ্যাড্রেসে সরাসরি মিনি টোকেনটা চলে যাবে এবং আপনার এনএফটিটা দেখবেন যে আপনার ওয়ালেট থেকে সরে গেছেন ওয়ালেটে নেই তো এই হচ্ছে মোটামুটি একটি মিনি মিনি দিয়ে মানে এনএফটি দিয়ে মিনি নেওয়ার সিস্টেম এটা হচ্ছে কামিং চার্টের ভাষায় এনএফটি সেল করা এটাকে আমি এখনও সেল করা বলে ধরতে রাজি নই কারণ আমি এখান থেকে আমার মনে হচ্ছে যে সামান্য কিছু মিনির বিনিময়ে যারা এখন সেল করছে আমি আমি ম্যাক্সিমাম দেখলাম সর্বোচ্চ একশো মিনিতে সেল করছে আমি বিনিময়ে এনএফটিগুলো দিতে রাজি নই কারণ আমার আমার জানা মতে মিনিট থেকে এনএফটির ভ্যালু অনেক বেশি হলেও হতে পারে আপনারা আপনাদের রুচি মতো আপনাদের রিসার্চ মতো কাজ করবেন আমি জাস্ট দেখিয়ে দিলাম তো এখন চলে যাই পরে কি প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে দিব বলে কথা বলেছিলাম ভিডিওর প্রথম দিকে সেটা একটু আপনাদেরকে দেখাই আমি কামিং চ্যাটকে প্রশ্ন করেছিলাম কামিং চ্যাটের সাপোর্টে জানতে চেয়েছিলাম is source of available for mobile অর্থাৎ সোর্স অফ কি মোবাইলের জন্য অ্যাভেলেবেল আপনারা জানেন ইতিমধ্যে সোর্স অফ লঞ্চ হয়েছে এবং সেটা শুধুমাত্র কম্পিউটার ভার্সন এবং আমরা যেভাবে সাধারণত সোয়াপগুলোকে ওয়ালেটের সাথে কানেক্ট করি যেমন আপনারা যারা ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করেন আপনারা জানেন অনেক সোয়াপকে আপনারা জাস্ট অ্যাড্রেসটাকে ড্যাপে বসিয়ে তারপরে ক্লিক করে দেওয়ার পরে চেনটা সিলেক্ট করেন অটোমেটিক্যালি ওয়ালেটের সাথে কানেক্ট হয়ে যায় কিন্তু সো সোয়াপ সেভাবে কানেক্ট হচ্ছে না সো সোয়াপের কানেকশান পদ্ধতি বেশ একটু দীর্ঘ প্রসেসের মধ্যে দিয়ে যায় এবং তারপরে এটাকে ম্যানুয়ালি কানেক্ট করাতে হয় ওয়ালেটের সাথে এটা শুধুমাত্র কম্পিউটারে করা যাচ্ছে এবং কামিসারের সাপোর্ট থেকে বলেছিল আমি আমার গত একটা ভিডিওতে দেখিয়েছিলাম একটা ব্রাউজারের নাম সেই ব্রাউজার দিয়ে করা যাচ্ছে কিন্তু আমি সেই ব্রাউজার দিয়ে মোবাইলে করতে পারিনি আপনারা কেউ করতে পারলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো মোবাইলের জন্যে খুব ইজিলি কিভাবে সোয়াপ করা যায় বা সোসোয়াপকে ব্যবহার করা যায় সেই ভার্সনটা কবে আসবে সেটা জানার জন্যে আমি এখানে মেসেজ দিয়েছিলাম তারা আমাকে উত্তর দিয়েছে তারা লিখেছে no will be available next month মানে এটা পরের মাসে অ্যাভেলেবেল হতে পারে তো আমার মনে হয় যে এখনই এটা নিয়ে মাথা খারাপ না করাই ভালো হবে সুসব কিভাবে কানেক্ট করব কিভাবে আমরা হচ্ছে আমাদের টোকেনগুলোকে সেল দেব কারণ এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার মতে জাস্ট এক্সচেঞ্জ তার মানে শুধু কেস এক্সকে মিনিতে কেস ইয়ে, এক্স থেকে মিনি মানে এক্সচেঞ্জ করা যাচ্ছে মিনি থেকে কেস এক্স এক্সচেঞ্জ করা যাচ্ছে এটা কোথায় কিভাবে বিক্রি করা যাচ্ছে বিক্রি করে ইউএসডিটি করা যাচ্ছে আমি জানি না এখনও আসেনি আমার মতে ইউএসডিটি এখনও করা যাচ্ছে না আমি বেশ কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে কামিং চ্যাট তাদের একটা সোয়াপ নিয়ে আসবে সরি তাদের একটা কারেন্সি নিয়ে আসবে এমন একটা কারেন্সি লাইক ইউএসডিটি ইউএসডিসি অর্থাৎ একটা স্ট্যাবল কয়েন তারা অলরেডি একটা স্ট্যাবল কয়েনের নাম ঘোষণা করেছে সেই কয়েনটার বিনিময়ে আমরা হয়তো ভবিষ্যতে সোয়াপ করতে পারবো সেটা কিভাবে একটু দেখিয়ে দিই আমি সেই সম্পর্কে তারা একটা উত্তর আমাকে দিয়েছিল আমি একটু দেখাই দেখুন এখানে আরও একটা স্ক্রিনশট আমি আপনাদের জন্য বের করেছি কামিং চ্যাটের যে সাপোর্টার রয়েছে সেখানে আমি আরও একটা প্রশ্ন করেছিলাম এখানে আমি লিখেছিলাম when will start KS X আর মিনি টু ইউএসডিটি ট্রেড মানে কেএস এক্স বা মিনি টোকেন যেটা আমাদের রয়েছে সেটা ইউএসডিটিতে কবে ট্রেড শুরু হবে অর্থাৎ আমি এখানে ইউএসডিটিটা উল্লেখ করেছিলাম আমি বোঝাতে চেয়েছিলাম যে যে কোনো স্টাবেল কয়েনে যেটা মার্কেটে লিস্টেড রয়েছে অলরেডি সেই ধরনের কোনো কয়েনে কবে থেকে ট্রেড শুরু হবে তারা আমাকে উত্তর দিয়েছে ইউ মাস্ট নিট ইউএসবি এখানে আপনারা দেখতে পারেন উত্তরটা you must need USB to trade USDT BUSD USDC অর্থাৎ একটু একটু খেয়াল করুন এখানে তারা আমাকে বলেছে আপনি অবশ্যই এটাতে ট্রেড করতে পারেন তবে তার আগে আপনাকে হচ্ছে ইউএসবি থাকতে হবে আপনি সরাসরি কেএসএক্স বা মিনি থেকে ইউএসডিটি বা ইউএসডিসিতে কনভার্ট করতে পারবেন না আপনি যেটাই কনভার্ট করতে চান না কেন কোনো স্টেবল কয়েনে তার জন্য আপনাকে প্রথমে সেই কয়েনটাকে বা টোকেনটাকে আগে ইউএসবি করে নিতে হবে এই ইউএসবিটা হচ্ছে তাদের কামিং চ্যাটের সেই টোকেন সেই স্টেবল টোকেন যেটা তারা নিয়ে আসবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল আমি আমার গত কোনো একটা ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম এটা সেই টোকেন তবে এখানে আপনারা নিচের দিকে যদি একটু দেখেন যে কোনো টোকেন আমরা যেটা সপ করতে চাই সফ করে আমরা পয়সা হাতে নিতে চাই যদি পিসিএক্স হয় সাপোজ পিসিএক্স থেকে আগে আমাদেরকে ইউএসবি করতে হবে সেখান থেকে ইউএসডি এসডিটি বা বিইউএসডিটি বা ইউএসডিসি যেটা করতে চান এরকম কেএসএক্স মিনি এসবিডিসি যেটাই আপনি করতে চান প্রত্যেকটার প্রসেস একই তবে এই মুহূর্তে এটা কোনো কাজে আসছে না কারণ এখন শুধু মিনি থেকে কেএসএক্স কেএসএক্স থেকে মিনি বেটার ভার্সন অর্থাৎ টেস্ট ভার্সন সো সোয়াপের চলছে এই ভার্সনে শুধু এটাই সোয়াপ হচ্ছে এখান থেকে এটা এক্সচেঞ্জ করা যাচ্ছে তাই আমি আপনাদেরকে পরামর্শ দিতে চাই যারা আমার দর্শক বন্ধু রয়েছেন এবং মোবাইলে আপনারা কামিং চেয়ার ব্যবহার করছেন আমি জানি ম্যাক্সিমাম হচ্ছে কামিং চেয়ারের মোবাইল ইউজার তারা যে সে কম্পিউটারের একটা ভার্সন নিয়ে আসলো সোয়াপ এটা হতে পারে একটা টেস্ট কারণ তারা প্রথমে অ্যাপস দিয়ে শুরু করছে আমি জানি না এটা আমার ব্যক্তিগত চিন্তা ভাবনা যাই হোক যেভাবে হোক তবে আশা করা যাচ্ছে সামনের মাসে সো সোয়াপটা তারা নিয়ে আসবে সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করতে পারেন এখনই উল্টাপাল্টা কিছু করতে গিয়ে খুব দ্রুত সেল করতে গিয়ে কোনো বিপদের মধ্যে না পড়েন হয়তো হ্যাকিংয়ের শিকার হতে পারেন আপনার পুরো অ্যাসেটটা হারাতে হতে পারে তাই পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করুন আমি সবার আগে পরবর্তী পরবর্তী আপডেট নিয়ে আসবো পরবর্তী আপডেট পেতে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করে রাখতে পারেন যাতে সমস্ত ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবং সেই সাথে সাথে যেটা করতে পারেন আপডেট সবচেয়ে আগে পেতে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকতে পারেন টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারেন সেখানে আপনার প্রশ্ন এবং মতামত লিখতে পারেন আমাদের অ্যাডমিনরা আপনার সাথে কন্ট্যাক্ট করবে সরাসরি আর সেই সাথে আপনি আরও যেটা করতে পারেন টুইটারে আমাকে ফলো করতে পারেন ফেসবুকে আমার একটা পেজ রয়েছে সেখানে যুক্ত হতে পারেন এগুলোর সব লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে আর সর্বশেষে ভিডিওর শেষে একটা সুখবর দিতে চাই সুখবরটা হচ্ছে যে আমার আপনাদের জন্য আমাদের প্রিয় ইউজারদের ইউজার যারা রয়েছেন তাদের জন্য আমরা একটা ব্লগ সাইট নিয়ে এসেছি যেখানে আপনাদের প্রয়োজনীয় অনেক কিছু অনেক রিসোর্স দিনকে দিন আপডেট করা হচ্ছে যেমন যদি আপনার প্রয়োজন হয় একটি এডিটেবল গ্রাফিক্স ডিজাইন যে কোনো বিষয়ের উপর অনেক বিষয় রয়েছে হাজার হাজার বিষয় রয়েছে আপনারা সেটা আমাদের এই সাইট থেকে পাবেন এবং যদি আপনাদের কোনো ওয়ার্ড ফাইল দরকার হয় like uh, CV এবং যদি দরকার হয় কোনো প্রিমিয়াম কোয়ালিটির সফটওয়্যার প্রয়োজন হয় কোনো অনলাইন আর্নিং কোর্স এগুলো সবই আমরা আমাদের ইউজারদের জন্য কালেকশন করেছি মার্কেট থেকে এবং আমাদের ইউজারদের ফ্রিতে প্রোভাইড করছি আপনারা আমাদের সাইটটা ঘুরে আসতে পারেন সাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে এবং সেখানে যদি আপনার প্রয়োজনীয় কিছু পেয়েই যান তাহলে সেটাকে একেবারে ফ্রিতে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এই লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন সেখান থেকে ক্লিক করতে পারেন সেই সাথে সাথে আমাদের দর্শক বন্ধু দর্শকদের মধ্যে যদি এমন কেউ থেকে থাকেন পৃথিবীর সম্পর্কে পৃথিবীর ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি সম্পর্কে হারিয়ে যাওয়া তথ্য এবং চমকপ্রদ তথ্য পেতে জানতে ভালো লাগে তাহলে আমাদের এই বিষয়ের একটি ফেসবুক পেজ রয়েছে আপনারা সেখানে ফলো করে রাখতে পারেন আশা করছি আপনাদের চাহিদা সেখানে পূরণ হবে তো এই হচ্ছে আজকের মতো সর্বশেষ কথা আজকে আর কোনো কথা নয় কথা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন